বরগুনার এমপির সামনেই ছাত্রলীগের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ এই বিষয়টা মানতে না পেরেই বরগুনার এমপি বলেছেন যে পুলিশ লাঠিচার্জ করেছে এবং তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বিষয়টা কতটুকু বাঙালি জাতির সামনে গ্রহণযোগ্য সেটাই আজকে আপনাদের সাথে ডেসক্রাইব করব প্রিয় দর্শক আপনারা এখন দেখছেন চ্যানেল পেজ দ্য ডেমোক্রেসি সাথে আছি আমি ইলিয়াস হোসেন চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক আপনারা সকলেই অবগত রয়েছেন বরগুনা জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বরগুনা এক আসনের সংসদ সদস্য বীরেন্দ্র দেবনাথ শম্ভুর এর সামনেই ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পুলিশের লাঠিচার্জে শতাধিক ছাত্রলীগ এর কর্মী আহত হয়েছে দর্শক এখানে আমরা দেখতে পেয়েছি সোমবার পনেরো অগাস্ট দুপুর একটার দিকে এ ঘটনাটি ঘটে আরও জানা যায় সোমবার দুপুর বারোটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের ফুল দিতে যাওয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্প স্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের উপর হামলা চালায় এতে দুই গ্রুপের নেতাকর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় দর্শক এই ঘটনাটি আপনাদের চোখে কতটুকু ভালো মনে হয়েছে পুলিশকে চাপট করে আর কতটুকু পুলিশ খারাপ করেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এদিকে এই ঘটনায় কয়েকটি মোটরসাইকেল সহ অতিরিক্ত পুলিশ চুপারের ঘাড়ে ভাঙচুর করা হয় পরে শিল্পকলা লঞ্চ গার্ড এবং এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ এ ঘটনায় কেন্দ্র করে শহর জুড়ে থমথমে পরিস্থিতি জন্ম নিয়েছে দর্শক আমাদের আজকের এই নিউজের মাধ্যমে আমরা জানতে চাই এখানে অপরাধ কার ছিল চলুন আরও একটি ঘুরে আসা যাক গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছিল ঠিক তখনই দর্শক আমরা জানতে পারি বরগুনার অতিরিক্ত police super S M Tarek Rahman বলেন শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় পুলিশ গিয়ে সকলকে ছত্রভঙ্গ করে দেয় যার কারণ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মূল উদ্দেশ্য ছিল এ সময় একটি গ্রুপ শিল্পকলা একাডেমিতে ঢুকে শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলা থেকে পুলিশের ঘাড়ি ইট পাটকেল ছুড়ে মারে পুলিশ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে দর্শক পুলিশের ওপর এই মুহূর্তে দোষ চাপিয়ে বরগুনার এমপি বলেছেন পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এটা বাঙালি জাতির কাছে কতটুকু গ্রহণযোগ্য সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক আরও জানতে হচ্ছে এ বিষয়ে জেলা ছাত্রলীগের সদস্য শোষিত কমিটির সভাপতি রেজাউল কবির রেজা জানান বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুল দিয়ে এলাকায় প্রবেশের সময় শিল্পকলার ছাদ থেকে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে অজ্ঞাত লোকজন তারই ধারাবাহিকতায় জানা যায় পুলিশ এখানে এমপি সাহেবকে প্রশ্ন করেছিল এখানে ছাত্রলীগের দুই পক্ষ ছিল অজ্ঞাতনামা বহিরাগত কেউ তো এখানে আসেনি যার জন্য পুলিশের কর্মকর্তা তিনি এমপি সাহেবের কাছ থেকে ঘাড়ি ভাঙচুরের জন্য ঘাড়ি ভাঙচুর কেন করা হয়েছে এই প্রসঙ্গে আবেদন করেছিলেন এবং গাড়ির ক্ষতিপূরণ চেয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা আরও দেখতে পাচ্ছি তাদের ইট পাটকেল নিক্ষেপের কারণে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশ ক্ষতিগ্রস্ত হয়ে লাঠিচার্জ করে নবী বন্দর থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান ছাত্রলীগের কোনো নেতা কর্মী নবী বন্দরে যায়নি আর উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র ছাত্রলীগের নয় এ কথাটি বরগুনার এমপি জানিয়েছেন অন্যদিকে সভাপতি পদবঞ্চিত জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে এই মুহূর্তে কিছু বলতে পারেন না বলে জানান দর্শক উল্লেখ্য উল্লেখ্য দীর্ঘ আট বছর পর গত সতেরো জুলাই বরগুনা শহরে উদ্দিন টাউন হল মিলনায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলনে অনুষ্ঠিত হয় এরপর চব্বিশ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয় এতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ তেত্রিশ সদস্যের নাম প্রকাশ করা হয় এরপর থেকেই সদস্য সদ্যশোষিত এই কমিটি প্রত্যাখ্যান করে বরগুনা শহরে পদবঞ্চিতরা প্রতিবাদ জানা জানিয়ে থাকে তাহলে আমরা আজকের এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে তাদের তেত্রিশ সদস্যের যে কমিটিটি ঘোষণা করা হয়েছিল সেই কমিটিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ জন্ম নিয়েছে আমরা জানতে চাচ্ছি এখানে পুলিশের দোষ কোথায় আইন শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে এখানে পুলিশের দোষ বলে আমরা কিছু দেখতে পাচ্ছি না কিন্তু ছাত্রলীগকে বাঁচানোর জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের গায়ের ওপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে দর্শক তাদের পূর্ব পরিকল্পনা থাকার ফলে এখানে একটা সংঘর্ষ সৃষ্টি হয়েছে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে একটি পূর্ব পরিকল্পনা ছিল ঠিক তেত্রিশ সদস্যের নাম প্রকাশ করা হয়েছিল সেখানে কমিটি দেওয়ার কারণে ছাত্র দলের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষটি শুরু হয় তার ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি পুলিশ লাঠিচার্জ করে সেখানে ঘটনাস্থল নিয়ন্ত্রণে রেখেছে দর্শক আজকের এই আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে অন্য আরেকটি সংবাদে খোদা হাফেজ